কাটলে বাচ্চা হতে কি সমস্যা হতে পারে আর সাইড কাটলে পরবর্তী যৌন জীবনে কি কি সমস্যা হয় এই সাইড কাটা নিয়েই এক একজনের মনে এক এক রকম আতঙ্ক বাস করে কেউ মনে করেন এই সাইড কাটার যন্ত্রণা সহ্য করার চেয়ে সিজার করে বাচ্চা নেয়াই ভালো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো যেমন ধরুন সাইড কেন কাটা হয় সাইড কাটলে পরবর্তী জীবনে কি কি অসুবিধা হতে পারে সিজার ভালো নাকি সাইড কাটা ভালো সাইড কাটলে সেটি পরবর্তীতে শুকাতে কতটা সময় লাগে এবং পরবর্তী যৌন জীবনে কি কি অসুবিধা হতে পারে hello mummies daddies and all my lovely viewers সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক সাইড কাটাকে ইংলিশে বলা হয় এপিসিয়েটোমি নর্মাল ডেলিভারির সময় সাইড কাটা নিয়ে অনেকেই অনেক বেশি আতঙ্কে পড়ে যান সাইড কাটার চেয়ে সিজার ভালো এ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পেয়ে যাবেন আসলে কি কথাটি সত্য নাকি ভুল নর্মাল ডেলিভারির সময় যদি মায়ের জনিপথের স্পেসের চেয়ে বাচ্চার মাথা বড় হয় বা জনিপথের আকার অনেক বেশি ছোট হয় বাচ্চা বেরিয়ে আসার সময় জনিপথ ছেড়ে যাবার কোনো সম্ভাবনা থাকে বা অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত বাচ্চা জন্ম হচ্ছে যার ফলে মায়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে জনিপথের নিচের দিকে আপনার মলদার বরাবর অথবা একটু সাইড করে সামান্য একটু কেটে দেয়া হয় এই কাটাটি সর্বোচ্চ এক ইঞ্চি পরিমাণ লম্বা হতে পারে এটি কেটে দেওয়ার পরে বাচ্চার মাথাটি সহজে বেরিয়ে আসে আপনারও কষ্ট কম হয় এবং বাচ্চার মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনাও একেবারেই থাকে না এই পদ্ধতিকেই বলা হয় এপিসিয়েটমি সব নর্মাল ডেলিভারির সময় কি সাইড কাটতে হয় প্রশ্নের উত্তর হচ্ছে না সব নর্মাল ডেলিভারিতে কখনোই সাইড কাটতে হয় না যদি ডক্টর বুঝতে পারেন যে বাচ্চার মাথা বেশি বড় আছে কিংবা আপনার জনিপথের রাস্তা অনেক ছোট আছে বাচ্চার মাথা বেরিয়ে আসতে চাইছে না সময় লাগছে বা মাথা বেরিয়ে আসতে গেলে বাচ্চা মাথায় আঘাত পেতে পারে মায়ের জনিপথ ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে তখন সামান্য একটু সাইড কাটা হয় এছাড়া যদি এই সমস্যাগুলো না থাকে তখন আর সাইড কাটার প্রয়োজন পড়ে না আসলে যখন একটি নর্মাল ডেলিভারি হতে থাকে তখন চিকিৎসকেরা সবার প্রথমে খেয়াল করেন কোনো রকমের বাধা ছাড়াই বাচ্চার মাথা বেরিয়ে আসছে কিনা কোনো রকমের ছেঁড়া বা ক্ষতবিক্ষত হওয়া ছাড়া বাচ্চার মাথায় বেরিয়ে আসলে আর সাইড কাটার কোনো প্রয়োজন পড়ে না তবে এক্ষেত্রে যদি সাইড কাটা ছাড়া জোরপূর্বক বাচ্চার মাথাকে বের করে আসতে দেয়া হতো তাহলে কিন্তু মায়ের আরও বেশি ছেড়ে যেত এবং সেক্ষেত্রে দেখা যেত অনেক বেশি কষ্ট হতো ও অনেক বেশি সেলাইয়ের প্রয়োজন পড়তো আর পরবর্তী যৌন জীবনও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো তাই আগে যখন দায়ী দ্বারা বাচ্চা ডেলিভারি করানো হতো তখন দেখা যেত এলোমেলোভাবে বাচ্চার মাথায় বেরিয়ে আসার কারণে মায়ের যৌনাঙ্গে অনেক জায়গায় ছেড়ে যেত এবং সেই জায়গাগুলো সেলাইও করা হতো না মা পরবর্তী জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতেন এবং যৌন জীবনে অনেক অশুভ অসুবিধার সম্মুখীন হতেন এখন আপনাদের পরবর্তী প্রশ্নের উত্তর দিচ্ছি সাইড কাটার পরে কি সেলাই করা হয় নাকি এমনিতেই ভালো হয়ে যায় সন্তান প্রসবের পরপর যখন সাইড কাটা হয় তখন সুন্দর করে এই জায়গাটি সেলাই দিয়ে দেওয়া হয় এবং আপনাকে দেড় মাস বা অন্তত পক্ষে পঁয়তাল্লিশ দিন কোনো প্রকারের সহবাস করতে নিষেধ করা হয় যার ফলে দেখা যায় সাইড কাটা কিন্তু দ্রুতই শুকিয়ে যায় এবং আপনার পরবর্তী জীবনে আর কোনো সমস্যা হবার সম্ভাবনা থাকে না তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই সাইড কাটার মধ্যে যে সেলাই দেয়া হয় সেই সেলাইও কাটার প্রয়োজন পড়ে না অটোমেটিকভাবে এই সেলাই যখন শুকিয়ে যায় তখন সুতা খুলে পড়ে যাবে অনেকেরই প্রশ্ন থাকে আগে ডেলিভারির সময় সাইজ কাটা হতো না তবে এখন কেন নর্মাল ডেলিভারির সময় এত বেশি সাইজ কাটার প্রয়োজন পড়ে আগে অনেক মানুষই কম শিক্ষিত ছিলেন এবং অদক্ষ দায় দিয়ে ডেলিভারি করানো হতো তারা জানতই না যে কিভাবে সাইজ কাটতে হয় এবং কিভাবে একে সেলাই করতে হয় আর এই না জানার কারণে এলো কথারই বা এবড়ো খেবড়ো হয়ে সন্তান বেরিয়ে আসতো এতে মা যেমন বেশি সমস্যার সম্মুখীন হতেন অতিরিক্ত রক্তক্ষরণ হতো অনেক সময় ডেলিভারির পরই মা মারা যেতেন অনেক সময় আবার দেখা যেত যে এরকম এবড়ো থেবড়ো ভাবে